এর খদুম বাইন দেখো হদিয়া হদে ময়দানিয়ে কলে হদে তারা তো জেদুর বল না দু হদে তারা ফুড়াই রে দুম রঙ্গারে গছ তারা গুজ্জে রে গুজ্জে গুজ্জি হাইটি মাজ্জি এনে লেখা দা হদা হদিয়া জিনিস ইয়ানার দা আছে ইয়ানত তো কিছু ইবৃত হাসিল করি ফাররা এনকালাব গুললে নিজতীয় কিছু নোকসান হওয়া হরে রোহিঙ্গার তো কিছু নাই মানি রোহিঙ্গার ময়দানিক কলে তারা গ্রুপ পয়েন্ট জুতাও তো নাই গঞ্জি নাই লঙ্গি নাই লেন্ডা ফুঁদা লাড়ি লিয়ে তারা জেদুর হওয়ার দূর দুশ্মনের মোকাবেলা গুজিয়ে Assalamualaikum warahmatullahi wabarakatuh बराजुल अशद अल्हम्दुलिल्लाह खबरा बदलो दबाई नर शुक्रिया तर्जमा वगैरह गुरी तो दबाई नर शुक्रिया यान तो का बामिज लगा ले का खबर टे वो तो कंदा से फानी जहां समझे भूम मजिदे कौन जरो दे हो दिया यान और बाबते तारीख ये 26 तारीख जून 2021 रिया तो यान मैं लिखे दे मलट्टी Fanijans boli. Fanijans yana guri re melatical se council melatical ay dere KIA hod de party re da se ajja 12 baje 50 minute hom baje yana da se hamla ko yana majji bujhne te majji yana majji da se মারামারি দিনে তার তো ইয়ে এটা দা আছে সদন মজ্জে সদন করতে ইয়ান দা আছে সেইগুলো হই না পারি এন হইয়ে আর দা আছে ফানির যা আছে ইয়ান দা আছে দেহ দিয়া নেদিয়া yan da se kwara furige gui majidere ke ayi majidiri ebel tifan jazian yan da za furiore e shigunda ho de kan fara yan da ke khasa majere hoy jogi yan ho yan hoy de military jans military fan jans riya tain boriya fan jans yan ore ke ayi ho de pari ve da se ta de pari me mari e kwara furaji bele yan da se e onduriore ba de da se shigunda ho de kafara yan da ke khasama de roju yan gor khudun mujje khudun mani gali ye yan da se se yo ho ni bari yan gor তো এই খবর জরিয়া উড়িয়ে তারে উড়িয়ে দেবে ইন্দ্রে জানাইম দিরিয়া তো এই নই যে আছে অন্য অন্য কম কল দিন হাতে যে তারা হক তোয়ার তারা দাস এটা ইন্দা লুমি ওই বাদিও এই জালেম মেটেরিয়ালের মোকাবেলা করে দে আজাবত দেরি হইতে মোর ভাইয়েন আর রোহিঙ্গা তুই দাস ইন সায়ের কিছু ইবরিত হাজিল করি আর মুসলমান ஆனால் ইসলাম ধর্ম মানে দিয়ে ইয়ার আগত্তি হাজার হাজার বছর আগে দা যে আল্লাহ নবী পেডিকেল নামিয়ে মই জানা মাঝে হাম করি গিয়ে দে রাস্তায় হিবা দরা সারা কিছু নইব ইবার লামো ইয়ান ওরা ইয়ে কোনো আল্লাহ আল্লাহ নবী হইয়ে দে গজ্জি দে কে ইয়ান ওরা লামি হাম করি যো আর নিজে নজানিলে নবুঝিলে এই কম ইনিয়া অন্য অন্য কম হাতিয়ার দরিয়ার দা হক বদ দিয়া মারামারি করে দিয়ে ইতার তো কিছু ইবেরিত হাসিল করো ইতার তো কিছু ইবেরিত হাসিল করি এত বাবা ডিউনিটি হই ময়দানের মাঝে লামি হাতিয়ার ধরি দুশ্মনের মোকাবেলা করা ছাড়া এটে রোহিঙ্গা কিছু ফাইবার নাই বুঝলাম না পারবেন আর দাসি দুনিয়ায় দে দুনিয়ায় দাসি লই দিব তাইলে হিতার হাতে তোলা যায় না দে ইয়ান বেপাই দাঁড়া ইয়ান রোহিঙ্গার দাসে হক পুরাপুরি নইব দিলিও নদিলে তো আল্লাহ আলাম ইতারা লই দিলিও রোহিঙ্গার হক পুরাপুরি নইব অত দাঁড়া তো গোলামে জিন্দগি এখতিয়ার করা হইব দিয়ে ইয়ান বেদে হাজার দেবে জান তো এই আখরি তো হইনা মরবে ইন এদুন বুঝাই দেওয়ার মতলব হইল কেউ কারণে দি ইউনিটি হোক আজ কল এত্তাবাদি ইউনিটি হোক আল্লাহ আল্লাহ নবী দিয়ে গজ্জি দে রাস্তাই বেল্লামো ইয়ান আল্লাহ মাসারা কিছু নয় ইয়ান তো কান বামিস লেখালি কান আর এফ এ মিডিয়ার খবর দিয়ে ভিডিও ক্লিপগুলো আছে আইনা আছে জিয়ান লেখা আছে নিজত ইয়ান রতন বাগরি দিব ভিডিও ক্লিপ মই কি হৈ ইয়াক হইনে পারি তে এড়ে লেখে দে সে কম সে দে মেলেটিয়ক কলে দা আছে managorano zariya kayma farahodiya nardasi arbar banti mushkiligi en hoyere headline majlike se kaunsi hodde military zalim military kuladasi managorano zariya kayma farahodde yan nardasi arbar banti mushkiligi goy kella mushkiligi de yan kani de nijuta ballegedde gura faratiya dasi military furadi felalde yarage pawmi hode ringun elakat takriban অমিয়দিয়ান ময়দা আছে গুঁড়া ফারা ফুরা দিবে এই দুয়া মেলা ঠিক কলে ফারা ফুরা দোন জরিয়া মানুষ কল দাইরে দাস অন্য নিমকে গিয়ে দুয়া ই তারা দাসি ওয়াপেস আয়রে আর বার ফারারে বানতে তারা তো দাসে টিয়া ভুষা জরুরত ইয়ে অন্য আরো বহুত কিছু সাজা মানা কল জরুরত ইয়ে ইন দাসে ফুরাগুড়ি না পারে ইন ফুরাগুড়ি না পারে বলিও রে মদসদত গড়ে দে এন্দিল্লা দাসে গুয়া ডেজা কামানে গুয়া এলাকার মানছে আরবি মিডিয়ারে হইয়ে এন হদ তো यहाँ दर खुला चल দূর दूर यहाँ মশলা কি দিব देखो कारण मारामारी हो दासे यार আগে पाउमी हो ইমান हल्ला तकरीबन यहाँ গুঁড়া গুঁড়া गुड़ा একখান দিয়া एक्कान दिया फारा ना ठाल गुड़ी फारा कोल दिबे लगी মানুষ চিন্তা এরও নিমিকে নে তে মানুষ চিন্তা আছে এখন দাস জাগা মাঝে তে যাইবিল্লা বলি তারা গদুয়ার বলা বলে সাহা দি তারা মেলাটি মানা গুজি আহাটা মানে সে কমজি কলে মানা গুজি হিয়া নজরিয়া itala dasa har bar fara ida bani yamare to melati kanu maje fara fura dibeli deni mi maja bar bani nodi zonia yani la hazaru masala kolar kana maje ide tumhara kisu malumat loyena zonia in melati kara bani tano dorwa तो ये हम भाई जमा तो दाते सासा मना कल टिया बजो कल बिजु जरूरत ये इन दासे तारा पूरा করি না পারে কালা মেলাটি ন দিলে তারাই পাইবে করে গইত ন দিলে ই পাইবে করে তো এই জিনিস আন্দাজে মদসদত গড়ে দে উগ্র তঞ্জিমর মানুষ এবার গফ দেশিতে মানুষ দেশিতেই হইয়ে এন হন্দ তাহলে মরবেন মশলা ইন্দাজে আর কান বেকুন রোহিঙ্গার উপরে গুজুর যদি মশলাইয়া এখন তারা তারা ভাজি মশলা ইন অদ্দ তারা তো কিছু নাই মানি কিছু কিছু নতাই তারা দাসে দুশ্মনলে মোকাবিলা গ্রহণ জরিয়া রোহিঙ্গা কিছু নোকসানি মানি লেকিন এখন যিনি রেঙ্গুন এলাকা মাঝি দেখো ওনারা মারামারি কল চলের ইতা তো কোন আছে বাগি পাটি নতুন মেলটি তুই জেনিলা হাতিয়ার আছে ইতারা তুই আছে আর বিজে আছে অটোমেটিক গান কল আছে হেলিকপ্টার মারা দেশে আমার কল আছে ঠ্যাঙ্গারি ঘোড়া দেশে আমার কল আছে বুঝলেন এই দুগুণ তাই বাদিও ইতার পাবলিক তুই কালাম সন পারে ইতার কালাম নিজের পাবলিক পাবলিক করে কাবু করে না পারে কাবু করে না পারে জুলুম তো বাঁচে না পারে একখান হতা একখান দেমা করে লারি চাইলে অন্যরা বুঝি পারিবা ইতার তো তুমি কোন আছে কে আই এ পার্টি এন্দেলা দেহর নিলা অন্যান্য কিসিঙর বাড়ি কিঙর বাড়ি এই ইতারা তো বেকুন আছে ইতারা বর্মা মিলিটারি জালেমে কলে মোকাবিলা করে দেড়ে ইতারা তারা কালা ফুরা দিয়া ফুরাহার ইতারা তুকলা রিভু জিও আবার তারা তো বেকুন আছে তারা কালা নিজের কমরে বাঁচে নেবারে তার মানে এনকালাপ কদিম মাঝে নিযুক্তিও কিছু নোকসান হওয়া পারে নোকসান হয়ে আয় নাভাজ্য মালায় হরে কি এনকালাপ দিয়ে নেবারে ত্যাগারে নেবারে এনকালাপ জারি রাখা পড়িব আর তো বড় আল্লাহর রাখা পড়ি বাজিক কল इन गायर को हम बेदीन हो बादियो ई तरह जाते जारी रेख के सौगा निजे नुकसान हो दिया যাতে रो निज और माँ बुनियान जाते कसर हो दी फारा फुरा दिबेला दिन तारा देखेरो তার বাহাদু তারা এংকলারও নতি এগারা আর আর রোহিঙ্গার পার্টিয়ে মকবরমা ইয়া কইবার আগত নিজের বাই ইয়া দেও তোমার তো কিছু নাই তোমার গেলা মারামারি করি রে শোনা কেন তুমি মানে মারি গেলাইলা সন্দিল্লাক কান গলত কথা সন্দিল্লাক কান গলত বাবা সন্দিল্লাক কান বুঝ দিলি বাবা বাজি কল সহজাই এনকেলা সময় যে নিজে জিতে হয়ে ন নিজে কিছু নোকসানো বা হরিব ইন জিনিস ইন ইবৃত খাজল গীতে মনে করলে জানতে মনে করলে সব অন্য কমে ঘর দিয়ে অধ হতে প্রমাণ পুত্র সব ইতার কিছু নিজে কিছু ইবৃত হাসিল করি এন ন এন হ্যাঁ এন কালা বলে পান আর মাধ্যম দেন ন নিজতে কিছু নোকসান হওয়া পারে তাহলে আরো কি ওনারা কল একটা ভাই ভিডিও এন কালা বলতো সাদ্য আল্লাহ আল্লাহ নবীর ওরে আল্লাহ আল্লাহ নবী হইয়ে দে গজিয়ে দে ইয়ান ওরে লামো বুঝলে এন কালা ভাই নোকসান হইব ফায়দা হইব ইয়ানরে চিয়া ঘরে না ভারিবা ইয়ান ওরে আল্লাহর ওরে কিন করি আর তো ঠেলা তাবরি যুদ্ধ ভারি বুঝো না ইয়ান মানে আল্লাহ মদত করি আর বাদ ইয়ান তো কেন 11 মিনিট 14 সেকেন্ড কেন বিলি বিলি দিয়াম ইয়ান বাংলাদেশের মিডিয়া তুড়ি এসে খবর এর জন্য ইন্টারভিউ দের এইভাবে দেখব রোহিঙ্গার মাইয়া হওয়া অনার মা বোনের বুতত্ব রোহিঙ্গা কলম মা বোনের বুতত্ব মরবাইন মতো এবার হতাকিন ফোনই হরে দা যে রোহিঙ্গা দুনিয়া মাঝে আজও জিয়াতা আসনে দিলা হইতে মনে হর যদি রোহিঙ্গা জিন্দা থাক দলিয়ে মারবাইয়েন ইবা অনরার মা বইনে এটা বানাও গৌড়িয়ে সিদিন দিলা হাজারো মশলা কল হইয়ে আছে বাংলাদেশের জমিনের ওরিও বানা সিরিপ আর কানার জমিনের ন বাংলাদেশের জমিনের ওরা আইও রোহিঙ্গার ওরা আছে জুলুম ইনসলত দেয়া আইন খালি আর একজন একজন টালা ঠেলি একজন একজন গুতাগুতি একজন একজন আছে ফিতনা ফজাত মাঝে ফুরি আর তো আর জিয়ান আছে সায়ের ইয়ান আর তো বহুত দূরে যাবে বেশি দূরে যাবে মানে আগত্তি ইয়ার আগত্তি বেশি জিতি ওই দে ইয়ার তেরো ডবল বেশি জিতে আর ইয়াহ দিয়ে মারবেন মুহূর্তে যদি এন্দিলা হালত রোহিঙ্গার ওয়া দে কিয়ামত আই পর্যন্ত রোহিঙ্গা দাসে দুনিয়া মেজে খারেন নইব gul de hokul lotta yum ruangja hodi badazi indilu budia soya iba ruangja kolon mahabunya o ruangja kolpun onne iba ruangja ma yoya iba ugol yeshi da jo indila hazar hazar hazar hazar বাংলাদেশের জমিনের উপরে পাইয়ান বুঝনে অরে দে গুডি সকল গুম বুঝিল দে এড়ে বাংলাদেশের জমিনের উপরে খনগর সয় আজও কি একজন লিখতে পারে আজও কি বুঝন নয় মানে বাজিকল রোহিঙ্গাদের হত বুঝিয়ে কোয়ালাই হাজার হাজার গ্রুপ কুলিয়ে আছে কোমরা হাম গুলি বলে হই গড় দে ফিতে না লেকিন ওদের ওদের দুশ্মন করলে রোহিঙ্গারা তো ফায়দা করি যার ফায়দা করবি জনে তো এই সাইলে কেন হম হাম ইবরিত হাসিল করি এত্তাফাকা দি ইউনিভার্সিটির খেয়াল করো না বাজি করবি জানে জানো মজা আল্লাহ মদত করিব দে লেকিন আর গরিব দহর করতে মজা আল্লাহ শোনা তো হন দিন মতন করিব এই দিলে বুদিয়া এই সাইয়ের কেন ইবরিত হাসিল করি ফাঁকা দি ইউনিটি বলে খুশি করে বাজি করল জাকমুল্লাহ খেয়ে আসসালামু আলাইকুম